একে সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে বন্ধু কাছে থেকো কাছে থেকো Oh, কাছে থেকো কাছে থেকো একে সোনার জীবন হইলে

কাছে থেকো কাছে থেকো একে সোনার জীবন ভরিয়ে জীবন হবে যে এত সুন্দর কখনো ভাবিনি আগে এত সুখ এত আনন্দ শক্তির মতো লাগে সব মুছে যায় আমি মতো হয়েছে কাছে ফিরিব কাছে ফিরিব Thank you. কাছে থেমে কাছে একে জীবন হইয়ে